আমি পাঁচ থেকে দশ বছরের মধ্যে ইমাম মাহদি দাজ্জাল ইসা আলী ইসালাম আসার সম্ভাবনা কতটুকু উত্তর হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে ইমাম উল মাহদি আসবেন ইসা আলী ইসালাম তারপর আসবেন তার আগে নয় এবং দাজ্জাল জেরুজালেম থেকে আত্মপ্রকাশ করবে এবং বলবে আনাল মাসিহ আমি হচ্ছি মাসিহ এবং ইহুদিরা তাকে ফলো করবে এবং সে পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে চল্লিশ দিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে একটা বছরের সমান দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এর এটা এটা লিটারেলি হতে পারে যেটা ব্যাখ্যা রাসুসাল্লাম করে যাননি তাই আমরা ব্যাখ্যা করছি না এতটুকু বলবো যে তিনি দাজ্জাল আত্মপ্রকাশ করবেন সেটা সত্য ইমামুল মাহাদি আসবেন সেটা সত্য ইসা আলী ইসলাম আসবেন এবং তিনি এবং ইমামুল মাহাদি মিলে ইসলামী খেলাফা রিস্টোর করবেন সেটাও সত্য এগুলোর প্রতি ইমান ও বিশ্বাস রাখতে হবে কিন্তু এই সব কিছুই ইলমে গাইবের ব্যাপার আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন এক্স্যাক্টলি কোন সালে কোন মাসে কোন দিন এটা ঘটবে এক্স্যাক্টলি স্পেসিফিকলি বলার এটা কারোই অধিকার নাই বা জায়জ হবে না কারোর জন্যেই যে পাঁচ বছর মধ্যে আসবেন বা দশ বছরের মধ্যে আসবেন বা বিশ বছরের মধ্যে আসবেন তবে এই বিষয়ে কোনো ডাউট নাই যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স যেদিকে যাচ্ছে আমাদের হাতে টাইম খুব বেশি নাই এমন হতে পারে দুই বছরের মধ্যে এমন হতে পারে <laughs> চল্লিশ বছরের মধ্যে আমরা জানি না আল্লাহ বিশ্বাস আমরা তাউইল করি এগুলোকে বলে ইন্টারপ্রিটেশন বা তাউইল তাউইল করলে সবসময় বলতে হবে আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে কোন স্কলার হয়তো নিজের মত প্রকাশ করেছেন বাংলাদেশে যে তার মতে এটা হতে পারে এত বছরের মধ্যে সেটা তার মত প্রকাশের স্বাধীনতা তার আছে কারণ একটা মানুষ যখন এগুলো নিয়ে গবেষণা করতে থাকবে তার কাছে মনে হবে যেটা অনেক ক্লোজ মেবি পাঁচ বছর দশ বছর যেমন অনেক স্কলার আমি নাম উল্লেখ করছি না সঙ্গত কারণে অনেক স্কলার বলেছিলেন একটা সময় পৃথিবীতে সোনার কয়েন আর রূপার কয়েন থাকবে না অনেক আগে কিছু স্কলার এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন আজকে কি আমরা সেটা দেখছি না মাসাল্লাহ অনেক স্কলার বলেছিলেন যে একটা সময় এই গোল্ড কয়েন উঠে যাবে এবং বোগাস কাগজের টাকা মানি হিসাবে আসবে এবং কাগজের মানি এর মধ্যে কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু থাকবে না সারা বিশ্বের মানুষদেরকে লুট করা হবে এখন আমরা সেটা দেখছি আবার কিছু স্কলার বলেছিলেন তার মধ্যে একজন আমার ওস্তাদও আছেন তিনি বলেছিলেন যে পেপার মানিও রিসেন্টলি আর থাকবে না তার জায়গায় দখল করছে ইলেকট্রনিক মানি এখন কি আমরা সেটা দেখছি না এবং এখন আমার একজন ওস্তাদ বলেছেন যে ইলেকট্রনিক মানি তো আসবে আসবেই পুরো ব্যাংকিং সিস্টেমই উঠে যাবে তিনি বলেছেন উইদিন টেন আর ফিফটিন ইয়ার্স এটা উঠে যাবে এবং সমস্ত মুসলিমদের সম্পদগুলোকে একেবারে রিপ্ট অফ এক কথা যেটাকে বলে ইংরেজিতে রিপ্ট অফ লুট করা হবে সেটার পথে এখন আমরা যাচ্ছি এই যে ভবিষ্যৎবাণীগুলো তারা দিয়েছেন এগুলো কিন্তু আসছে কিভাবে দিলেন তারা তাহলে তাদের ব্যাখ্যা গবেষণার আলোকে তাদের কাছে হিকমা দূরদর্শিত এটা মনে হয়েছে যেমন খিদির আলী ইসলামের কাছে মনে হয়েছিল আল্লাহর পক্ষ থেকে তার কাছে ইলহাম এসেছিল যে নৌকা ফুটা করতে হবে না হলে পিছনে জলদস্যু আছে এটা হচ্ছে ইন্টারনাল নলেজ যেটা আল্লাহ পাক তার বাছাইকৃত বান্দাদেরকে দান করেন আবার কিছু স্কলার এখন বলে দিয়েছেন এবং যেটা আমরা এখন দেখছি <clears throat> যে ইলেকট্রনিক মানিও থাকবে না কারণ পুরো ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা ওয়ার্ল্ডের ইকোনমি রুল করতে হবে আর সারা ওয়ার্ল্ডের ইকোনমি রুল করবে জেরুজালেম থেকে ইসরায়েল এবং তারা নতুন একটা কারেন্সি বিশ্বকে দিবে যেমন ব্রিটেন দিয়েছিল পাউন্ড তারপরে আমেরিকা দিয়েছে ডলার ইসরায়েল দিবে একটা সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং অলরেডি সেটা অলরেডি চলে আসছে যেটার উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না সেন্ট্রাল ব্যাংকগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করবে না এটা নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেমের বাইরে এটার পথে আমরা আছি অলরেডি কিছু আসতেছে বিটকয়েন টাইপের সামনে দেখবেন এটার একটা র্যাপিড ফ্লো সৃষ্টি হবে যেমনটা বিকাশ টিকাশ এগুলো হয়েছে তো এটা আগামী দিনগুলোতে আসছে এই যে প্রশ্নটা এই যে যে স্কলার এভাবে বলেছেন তারা হয়তো তাদের গবেষণার আলোকে তাদের কাছে মনে হয়েছে সময় অনেক কম হয়তো পাঁচ দশ বছরের মধ্যে হয়ে যেতে পারে এই জন্য হয়তো তারা এটা বলেছেন আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে তাদের গবেষণা এর প্রতি শ্রদ্ধা থাকবে আমাদের কিন্তু এক্সাক্টলি স্পেসিফিকলি টাইম বলে দিলে উম্মার মধ্যে একটা হতাশাও কাজ করে তারা হতাশ হয়ে যায় মনে করে তাদের কাছে কিছু করার এখন আর কিছু করার নাই তো এই বিষয়ে কোনো ডাউট নাই এগুলো হবে এবং এটা খুব শীঘ্রই হবে কবে হবে আমরা স্পেসিফিকলি এটা বলতে পারছি না দ্যাট ইজ ওয়াই আমি বলবো না যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে কিন্তু আমার মনে কোনো ডাউট নাই এটা অনেক close because pattern is been created long ago এখন জাস্ট ওটার প্রতি আমরা হাঁটবো কিছু করার নেই